আমার পথের সম্বল দয়াল নামটিকে বল আমি কেঁদে এখন পড়ে অকুল পাথার সাঁতারে আমি কেঁদে সন্ধে হলো পার করো অনিশ্চয়তা পাথেও করে নিশ্চিন্দিপুর থেকে পাড়া চলেছেন নুব্জ অভাবক্লিষ্ট এক বৃদ্ধা মুখে বলিরেখার শুষ্ক ডালপালা কোটরাগত চোখে হতাশার রাজত্ব ভাঙা চূড়া কোমর অনেক সংগ্রামের সহযোদ্ধা তিনি হাঁটছেন হাতে একটা লাঠি বার্ধক্যের ভার বইবে কি আর হাতে কাপড়ের একটা মলিন পুটুলি তোবরানো ঘটিতে অনাদরের পটচিত্র বামুনের ঘরের বিধবা দূর ছাই বরাদ্দ অর্থ সম্পদ না থাকলে কি আর ডাকে রোদের চাবুক পড়ছে বেঁকে যাওয়া পিঠের ওপর সেই বৃদ্ধা চলেছেন মাথা গোজার সাময়িক ঠাইয়ের উদ্দেশ্যে অপমান অনাদর তাচ্ছিল্য অর্থাহার পথ চেয়ে বসে আছে সাগ্রহে দারিদ্রতার মরার ওপর খাঁড়ার ঘা তিনি হাঁটছেন কেবল হাঁটছি পেছন থেকে ছুটে আসছে হরিহরের ভাঙা মন্দিরের মা দুর্গা নাটা ফল আঁচলে বেঁধে রুক্ষ তেলহীন চুল উঠছে নিরাসক্ত তপ্ত বাতাসে পিসি পিসি ডাকে লেগে থাকে কুচি মনের টান হরে দে সন্ধ্যা হলো পাইকপাড়ার পতিতালয়ের পলেস্তারা খসা বাড়িতে মানিকবাবু খুঁজে চলেছেন আর এক মানিক যাকে না পাওয়া গেলে তার মাস্টারপিস তৈরিই হতো না রোজ বোরাল গ্রামে যাতায়াত নির্ভুল সংলাপ বলা খুঁটিনাটির প্রতি কড়া নজর অবাক হচ্ছিলেন বিশ্ববরেণ্য পরিচালক এই অসামান্য প্রতিভা পারিশ্রমিক চেয়েছিলেন দিনে দশ টাকা মাত্র পথের পাঁচালির মুক্তি দেখে যাওয়া হয়নি তার ম্যানিলা থেকে সেরা অভিনেত্রীর আন্তর্জাতিক স্বীকৃতির প্রাপ্তি তাও মরণোত্তর জন্ম শতবর্ষ চলে গেছে উদযাপন তো দূর স্থান মনেই ছিল না কারো ইন্দির ঠাকুরন চলেছেন মহাপ্রস্থানের পথে হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে আমি দিন ভিকারি নাইকো করি পার করো আমারে অশীতিপর অনাদ্রিতা বৃদ্ধা চুনিবালা দেবী গাইছেন আর পথ চলছেন হঠাৎ পাশে রাখা ঘটিটা ছিটকে গিয়ে পড়ল পানা পুকুরে দুর্গা জানতেও পারেনি দশমীর আগে বিজয়া হয়ে গেছে ফণি হাতের বৈঁচি কাঠের লাঠিটা বিশুপালিতের হাতে দিয়া বুড়ির মুখের কাছে বসিল কুশি করিয়া গঙ্গাজল লইয়া ডাক দিল ও পিসিমা বুড়ি চোখ মেলিয়া ফ্যাল ফ্যাল করিয়া মুখের দিকে চাহিয়াই রহিল তাহার মুখে কোনো উত্তর শোনা গেল না এক্ষুনি আবার ডাকিল কেমন আছেন পিসিমা শরীর কি অসুখ মনে হচ্ছে পরে সে গঙ্গা জলটুকু মুখে ঢালিয়া দিল জল কিন্তু মুখের মধ্যে গেল না বিশুপালিত বলিল আর একবার দাও দাদা ঠাকুর আর খানিক্ষণ পরে ফণি বুড়ির চোখের পাতা বুঝাইয়া দিতেই কোটরগত অনেকখানি জল শীর্ণ গাল দুটা বাহিয়া গড়াইয়া পড়িল ইন্দির ঠাকরুনের মৃত্যুর সঙ্গে সঙ্গে নিশ্চিন্দিপুর গ্রামে সেকালের অবসান হইয়া গেল যারা পরে জ্বালা পরে